হ্যালো ভিওর্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ভিওর্স ওয়ান এক্স বেট সম্পর্কে তো আপনারা সবাই জানেন এই অ্যাপসের মাধ্যমে আপনারা ফুটবল ক্রিকেট হকি তাছাড়াও নানান রকম গেমে পেট প্রেডিকশন করে প্রতিদিন হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন তো ভিওর্স আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট খুলবেন এবং ওয়ান এক্স বেটে কোন প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাবেন ওয়ান এক্স বেট অ্যাপ্লিকেশান যদি ডাউনলোড না করতে পারেন সেক্ষেত্রে আমার ডিসক্রিপশান বক্স চেক করে দেখবেন সেখানে অ্যাপ্লিকেশানের লিঙ্কটি দিয়ে রাখবো সেখান থেকে খুব সহজে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশান ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশানে চলে আসবেন এখানে আসার পর যেহেতু আপনি ওয়ান এক্স বেট থেকে বোনাসও নেবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার নতুন একটি অ্যাকাউন্ট কিন্তু খুলতে হচ্ছে তো প্রথমে আপনি ওয়ান এক্স বেডের নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন নতুন একটি অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাপ্লিকেশানে প্রবেশ করবেন তারপর এখানে দেখতে পাবেন লগ ইন এবং রেজিস্ট্রেশন নামে দুইটি অপশান এখান থেকে আপনি রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন অ্যাকাউন্টটি খোলার জন্য তো চলুন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলাম নেক্সটেতে নতুন এই পেজে সবার প্রথম যে অপশান দেখতে পাচ্ছেন ইন ওয়ান ক্লিক এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটির মাধ্যমে খুব সহজে আমরা অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করতে পারবো এখানে সবার প্রথম যে অপশান কান্ট্রি কান্ট্রিতে বাংলাদেশে রেখে দিবেন দুই নম্বর অপশান কারেন্সি আপনি যে অ্যামাউন্টটা এখানে বেটিং করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে সেভ করে দিবেন সাপোজ এখানে বিডিটি সেভ হয়ে থাকবে আপনি যদি এখানে ইউএসডি সিলেক্ট করতে চান তো এখানে ক্লিক করে জাস্ট ইউএসডির উপর একটা ক্লিক করবেন ইউএসডি সিলেক্ট হয়ে যাবে তো আমি এখানে আমি এখানে বিডিটি রেখে দিলাম আপনারা চাইলে আপনাদের বেটিংয়ে যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা এখানে সিলেক্ট করে নিতে পারেন তারপর তিন নাম্বার অপশান স্পোর্ট স্পোর্টই রেখে দিবেন চার নাম্বার অপশান প্রোমো কোড অবশ্যই মনে রাখবেন চার নাম্বার অপশানে আপনারা যে বোনাসটি নেবেন ওই বোনাসের জন্য প্রোমো কোড দিতে হবে তো প্রোমো কোডটি অবশ্যই মনে রাখবেন প্রোমো কোডটি বড় হাতে লিখবেন F C nine eight eight এই প্রোমো কোডটি ব্যবহার করবেন তবেই কিন্তু আপনারা আপনাদের ওয়ান এক্স বেডের নতুন এই অ্যাকাউন্টে বোনাস পাবেন ঠিক আছে প্রত্যেক ডিপোজিটে ডিপোজিটের সম পরিমাণ অ্যামাউন্ট বোনাস নিতে পারবেন অবশ্যই মনে করে এই প্রোমো কোডটি এখানে ব্যবহার করবেন তারপর নিচের যে সিরিয়ালে তিনটা ঘর দেখতে পাচ্ছেন এই তিনটা ঘরে ক্লিক করে দিবেন তারপর নিচে টিকমার বাটন এই বাটনে ক্লিক করা মাত্র আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে তো চলুন এই টিকমার বাটনে ক্লিক করে দিই দেখি কতক্ষণ সময় লাগে আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হইতে দেখুন আমার অ্যাকাউন্টটি কিন্তু ইতিমধ্যে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে এখানে অলরেডি আমার ওয়ান এক্স বেড থেকে ওয়ান এক্স বেড অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাকে দিয়ে দিয়েছে তো আপনারা কি করবেন আপনাদের অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই অবশ্যই এই কপি অপশানে ক্লিক করে কপি করবেন মাঝে মাঝে কিন্তু কপি হয় না যার জন্য আপনি চাইলে একটা স্ক্রিনশটও দিয়ে রাখতে পারেন তারপর নিচের নেক্সট বাটনে ক্লিক করবেন অ্যাকাউন্টে অটোমেটিক লগ হবে জাস্ট একটু অপেক্ষা করতে হবে তো চলুন নেক্সট বাটনে ক্লিক করে দিলাম সরি এখানে আমার একটু ক্লিক করছে তো নেক্সট বাটনে ক্লিক করে দিলাম অ্যাকাউন্টে অটোমেটিক লগ হয়ে যাবে এখানে জাস্ট একটু অপেক্ষা করতে হবে দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু লগ হয়ে গেছে ঠিক আছে তো আমাদের অ্যাকাউন্টটি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেল কিন্তু আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখনও ভেরিফাইড করা হয়নি অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টে ডিপোজিট করার আগে অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নেবেন ভেরিফাইড কিন্তু খুবই ছোট্ট একটা বিষয় তো ভেরিফাইডের জন্য চলে আসবেন এই মেনু অপশানে নিচের যে মেনু অপশান দেখতে পাচ্ছেন এই মেনু অপশানে ক্লিক করবেন তারপর উপর কর্নারে দেখুন সেটিংস একটি অপশান আছে তো এই সেটিংস অপশানে ক্লিক করবেন তারপর একটু নিচে দেখতে পাবেন সিকিউরিটি সেটিংস এই অপশানটিতে আপনি ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন যেগুলো আপনাকে ভেরিফাইড করতে বলতেছে তো আপনার এতগুলো অপশন ভেরিফাইড করার প্রয়োজন নাই আপনি চাইলে জাস্ট দুইটা অপশন ভেরিফাইড করে কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে নিতে পারেন তো সেই দুইটা অপশন হচ্ছে ফোন নাম্বার এবং পার্সোনাল প্রোফাইল ঠিক আছে তো প্রথমে আপনি আপনার ফোন নাম্বারে ক্লিক করে এই অপশানটি ভেরিফাইড করে নেবেন এখানে আপনি আপনার গোপন একটি নাম্বার দিয়ে দিবেন ওই নাম্বারটি দেওয়ার পর নিচের নেক্সট বাটনে ক্লিক করবেন আপনার নাম্বারে একটি কোড আসবে ওই কোডটি এখানে দিয়ে অ্যাক্টিভ করে দিবেন আর হ্যাঁ প্রথমবারে যদি আপনার নাম্বারে কোড না আসে সেক্ষেত্রে অবশ্যই নিচে দেখতে পাবেন একটা সময় উঠবে ওই সময় যাওয়ার পর এখানে রিসেন্ট বাটন দেখতে পাবেন ঠিক আছে তো রিসেন্ট বাটনে ক্লিক করবেন অবশ্যই দ্বিতীয়বারে কিন্তু আপনার নাম্বারে কোডটি চলে আসবে এখানে অ্যাক্টিভ অ্যাক্টিভ করে দিবেন তো প্রথমবারে সচরাচর কোডটি চলে যাবে আশা করি ওই রকম কোনো সমস্যা হবে না তো আপনারা অবশ্যই নাম্বারটি ভেরিফাইড করে নেবেন আমার নাম্বারটি ভেরিফাইড করা আছে দুইটি দুইটি সিম আছে আমার ফোনে যার জন্য আমি দুইটি সিমে দুইটি অ্যাকাউন্ট করে ফেলছি এই জন্য আর কি নাম্বারটা ভেরিফাইড করে আপনাদের দেখাইতে পারলাম না আপনারা অবশ্যই এখানে কিন্তু নাম্বারটি ভেরিফাইড করে নেবেন তো আমি এখান থেকে ব্যাক চলে আসলাম আপনারা নাম্বারটি ভেরিফাইড করে নেবেন তারপর চলে আসবেন পার্সোনাল প্রোফাইল ঠিক আছে এই পার্সোনাল প্রোফাইল এই অপশনটি ভেরিফাইড করে নেবেন তো এখানে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন একটা পেজ যেটা আপনাকে ভেরিফাইড করতে বলতেছে তো এখানে আপনি আপনার আইডি কার্ড দিয়ে অপশানটি কিন্তু ভেরিফাইড করতে হচ্ছে যদি আপনাদের আইডি কার্ড না থাকে সমস্যা নেই আপনারা আপনাদের বাবা মা অথবা যে কোনো আইডি কার্ড ব্যবহার করে কিন্তু আপনারা এই পেজটি ভেরিফাইড করতে পারবেন জাস্ট এটা আপনাকে ভেরিফাইড করতে বলছে যার জন্য আপনি ভেরিফাইড করবেন ঠিক আছে এখানে আপনার প্রুফ নেবে না যে আপনি আসলে কার আইডি কার্ড দিয়ে করতেছেন যে কোনো আইডি কার্ড এখানে ব্যবহার করতে পারেন আর হ্যাঁ একটি আইডি কার্ড ব্যবহার করে আপনারা কিন্তু লক্ষ লক্ষ অ্যাকাউন্টও ভেরিফাইড করতে পারেন সমস্যা নেই ওইটা নিয়ে তো এখানে আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী নাম দিয়ে দেবেন ফার্স্ট নেমে আপনি আপনার নামের প্রথম অংশ দিবেন তারপর নামের শেষ আপনার নামটি দিয়ে দিবেন ঠিক আছে যেভাবে আমি দিয়ে দিচ্ছি সেভাবে দিয়ে দেবেন আপনার আপনাদের আইডি কার্ড ঠিক আছে আপনাদের আইডি কার্ডে যেভাবে নাম থাকবে সেভাবে দিয়ে দেবেন তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য নামটি দিয়ে দেখাচ্ছি প্রথমে আপনার নাম এবং নামের আগের অংশ দিয়ে দিবেন ফার্স্ট নেমে তারপর শিয়ার নেমে ক্লিক করে আপনার নামের শেষের অংশ দিয়ে দিবেন তো আমি এখানে আমার নামে আমার নামে শেষ অংশ দিয়ে দিলাম তারপর মিডিল নেম মিডিল নেম ফাঁকা রাখবেন তারপর date of birth date of বার্থে ক্লিক করবেন ডেট অফ বার্থে ক্লিক করার পর আপনার জন্মসালটি এখান থেকে দিয়ে দিবেন ঠিক আছে তারপর আপনার place of birth place of বার্থে ক্লিক করে আপনার জেলার নামটি লিখবেন অবশ্যই আপনারা আপনাদের জেলার নাম লিখে দিবেন আমি আমার জেলার নাম নওগান দিয়ে দিলাম আপনারা আপনাদের জেলার নাম দিবেন তারপর রিজন অপশানটিতে ক্লিক করবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর সিটি এই অপশানটিতে ক্লিক করবেন সিটি অপশানে ক্লিক করার পর লোড নিতে পারে তো এখানে লোড নেওয়ার পর দেখতে পাবেন কয়েকটা অপশান দেখাচ্ছে আপনার বিভাগ দেখাচ্ছে তো এখান থেকে আপনারা আপনাদের বিভাগ সিলেক্ট করবেন অথবা ঢাকাও সিলেক্ট করতে পারেন তো আমি এখানে ঢাকায় সিলেক্ট করলাম তারপর রেসিডেন্ট অ্যাড্রেস রেসিডেন্ট অ্যাড্রেসে এখানে আবারও কিন্তু আপনাদের জেলার নাম দিয়ে দিতে হবে তো আমি আমার জেলার নাম দিয়ে দিলাম আপনারা আপনাদের জেলার নাম এখানে দিয়ে দিবেন তো আপনাদের কিন্তু প্লেস অফ বার্থ এবং রেসিডেন্ট অ্যাড্রেস এই দুইটা অপশানে কিন্তু আপনাদের জেলার নাম দিতে হচ্ছে ঠিক আছে মনে করে আপনারা এই দুইটা অপশানে জেলার নামটি দিয়ে দিবেন তারপর ডকুমেন্ট টাইপ ডকুমেন্ট টাইপে ক্লিক করবেন তারপর এখানে আইডি ডকুমেন্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড এইটা সিলেক্ট করতে পারেন তো আমি এখানে ন্যাশনাল আইডি কার্ডই সিলেক্ট করলাম যেহেতু আমি আইডি কার্ড দিয়ে করতেছি এখানে আপনারা কিন্তু আইডি কার্ডও সিলেক্ট করতে পারেন তো আপনারা যেটা দিয়ে সিলেক্ট করবেন সেটাই হবে ঠিক আছে এটা নিয়ে কোনো সমস্যা নাই তারপর সিরিজ অপশানে চলে আসবেন সিরিজ অপশানে এসে এখানে ওয়ান লিখবেন তারপর ডকুমেন্ট নাম্বারে আসবেন এখানে আপনারা যে আইডি কার্ড দিয়ে এই পেজটি ভেরিফাইড করতেছেন ঠিক আছে ওই আইডি কার্ডের নাম্বারটি দিতে হবে তো এখানে আমি আমার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম এক্সাম্পল হিসাবে এটা কিন্তু আমার আইডি কার্ডের নাম্বার না তারপর দিয়ে দেখালাম ঠিক আছে তারপর date of issue date of ইস্যুতে ক্লিক করে আপনার আইডি কার্ডের একদম উল্টো পাশে দেখবেন প্রদানের তারিখ নামে একটি ডেট দেওয়া আছে নিচের দিকে তো ওই ডেটটি অবশ্যই এখানে কিন্তু দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পর ওকে করে দিবেন তারপর ইস্যু বাই এখানে লিখবেন সেম টু সেম আমি যেভাবে লিখতেছি এখানে কিন্তু এইভাবে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক আছে আর সংক্ষেপে ওভিটি দিয়ে দিবেন এটাই গভর্নমেন্ট তো এভাবে দেওয়ার পর আপনি আপনার আইডি কার্ডের সঙ্গে সব কিছু মিলাবেন যে এই সব যে ডকুমেন্ট দিলেন এগুলো সব কিছু ঠিক আছে কিনা যদি সব কিছু ঠিক থাকে তাহলে কি করবেন এর নিচে যে টিকমার বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন একটু সময় নেবে অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড হয়ে যাবে তো দেখা যাক এখানে ক্লিক করে দিলাম কতক্ষণ সময় নেয় এখানে একটু অপেক্ষা করে দেখা যাক কতক্ষণ সময় নেয় আর এই অপশানটি ভেরিফাইড হইতে দেখুন এটা কিন্তু আমার সাকসেসফুল দেখাইছে তো এখানে আপনি ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে বের করে দিবে এটা লোড নিচ্ছে দেখুন আমার পার্সোনাল প্রোফাইল অপশানটি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে তো সেম টু সেম আপনারা এভাবে আপনাদের ওয়ান এক্স বেট অ্যাকাউন্টের এই পার্সোনাল প্রোফাইল এবং ফোন নাম্বার এই দুইটি অপশান ভেরিফাইড করে নেবেন অবশ্যই অবশ্যই এই দুইটি অপশান ভেরিফাইড করবেন আর হ্যাঁ আরেকটি বিষয় সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের সময় যে প্রোমো কোডটি আপনাদের দেখালাম F C ninety nine eight eight এই প্রোমো কোডটি কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন নয়তো কিন্তু আপনারা অ্যাকাউন্টে বোনাস পাবেন না সো প্রোমো কোডটি অবশ্যই ব্যবহার করবেন আর হ্যাঁ ওয়ান এক্স বেট রিলেটেড নতুন নতুন বোনাস নিয়ে ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে এই জন্য চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে পান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো নেক্সট কন্টেন্টে আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই খোদা হাফেজ